পীর সাহেব দেওয়ানবাগি উনি ইন্তেকাল করেছে আমাদের বিশ্বাস আমি কোন মরা মানুষ নিয়ে কথা বলতে চাই না তার হিসাব আল্লাহর কাছে হবে কিন্তু তার কিছু আকিদা তিনি মানুষকে বলে গিয়েছেন সেই নাকি মা ফাতেমাকে তুমি যেই বাংলাদেশে যদি যদি মন্ত্রণালয় তাকে নিয়ে জিজ্ঞেস করা হতো তুমি মা কিভাবে বিয়া করলে কত দিয়েছ কত কত বাসর ফুটা হয়েছিল সে যদি উত্তর দিতে না গরম দিন তো তাকে এক নম্বর দেওয়া দরকার ভাই আমার বন্ধুরা আমার অনেকে বলে সে স্বপ্ন দেখেছে আপনি স্বপ্ন দেখেছেন আপনার তো প্রতিদিন স্বপ্ন দেখি রাজার মেয়েকে বিবাহ করতেছে ঠিক কিনা বলে কিন্তু আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না সবচেয়ে অবাক লাগে সে মা বলে সে আবার মা বিয়ে করতে চায় তারা কি বলুন আমি না কি বিয়ে কেউ যদি স্বপ্ন দেখে সে তার বিয়ে করেছে তাহলে তাকে আল্লাহ দরবারে আমি যে কত খারাপ স্বপ্ন দেখেছি ঠিক কিনা বলেন এবং আজকে তিনি বলেছেন কোরআনের মানুষকে রক্ষা করতে পারে না কোরআন রক্ষা করলে সাপসাপকে ফাঁসির রাস্তা থেকে কোরআন রক্ষা করতে পারত কারণ সে ফাঁসি রাখতে তুমি এমন কথা বলো যেগুলো মানুষের ইমান নষ্ট হয়ে যাবে সাপসাপ হোসেন কি ফাঁসি সে কি বাসার বাসার জন্য সে কোরআন দালাবাদ করে দিল তার শেষ মুহূর্তটা আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য মৃত্যুর আগে আল্লাহর কোরআন নিয়ে মরার জন্য অমর মন মক্তার পাশের গাছপোর্টে কোরআন দালাবাদ করেছিল বাসার জন্য নয় তাদের শাহাদতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অনুরূপভাবে আপনাদেরকে বুঝতে হবে বর্তমানে বলতেছে দেওয়ান বাগে বিশ্বাস কেউ মরা বলা যাবে না বলে ভাবতে পারা কি হয়েছে বলতেছে ওকে আজীবন ওকে আমৃত্যু জীবন দেওয়া হয়েছে এবং বলতেছে ওনাকে এমন শক্তি দিছে যে শক্তি কোন নবী রাসূল দেয় নাই আচ্ছা আমি প্রশ্ন করতে চাই আমাদের কোরআনের মধ্যে নবী কথা আছে কি নাই তাহলে যাকে নবীর থেকে বেশি শক্তি দেওয়া হয়েছে তার তো নাম দিয়ে তো অনেক সুরা নাজির হওয়ার কথা ছিল তার ভবিষ্যৎবাণী নিয়ে হাদিস আসার কথা ছিল আমার মা ফাতেমা জান আল্লাহ সমস্ত মহিলা সরকারের সকলের নেত্রী হবেন সেই মা ফাতেমাকে জামাই বলে দাবি করে তার ভক্তদেরকে খুশি করার জন্য দেখুন আমার মন্তব্য কত আরে মানুষের ইমান আজকের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সেজন্য বললাম আপনারা কি অন্যায় করছেন হ্যাঁ। ওনাকে ভালোবাসতে পারেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা এই সমস্ত আপিলা বিশ্বাস করতে পারেন না এই সমস্ত কর্ম আমরা বিরুদ্ধ করছি কোরআন হাদিস বিরোধী ইমান বিধ্বংসী কথাকে আমরা সাপোর্ট করতে পারি না আমি মনে করি দেওয়ানবাগি সাহেবের এই সমস্ত কথাবার্তা সেই সুযোগ থেকে আহলাবাইদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তার এই ষড়যন্ত্রের একটা মূল অংশ ঠিক আল্লাহ আমি জানি আমি হঠাৎ আলীর সাথে কিভাবে দাঁড়াবে হ্যাঁ আরে আলীর কথা আমরা জীবনে পড়লে বিশ্বাস করে চোখের পানি ধরে রাখতে পারি না আমাদের প্রসবগুলো খারাপ হয়ে একটু দিনের চশমা দিয়ে থাকেন না আলী কোথায় আর আপনি কোথায় আপনার কি পরিচয় আছে আপনি যে মা ফাতেমার একজন কবরের জগতে আমার মা ফাতেমা আছে আপনি কবরের জগতের একজন মহিমান্বিত আমাদের মা জানকে দিয়ে আপনি কান্তা করেন আপনার অনুষ্ঠানটা কোথায় আপনি কি ভেবেছি আর এই সমস্ত গুলা ইউটিউবের স্ক্রিনে ভাইরাল হওয়ার পরেও ধর্ম মন্ত্রণালয় কোনো এটার কোনো অ্যাকশন নেই নাই আমরা মর্মহানা হই আমাদের হৃদয়ে রক্তকরণ হয় বাংলাদেশে আমরা চাই একটা শক্তিশালী ধর্ম মন্ত্রণালয় কেউ যেন ধর্ম নিয়ে ব্যবসা করতে না পারে বিভিন্ন আমাদের সকলকে কবিতা করুন দুনিয়া কি তেরা নাম হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা কত আলিমা বৈবাহিক জীবনের ঘটনা করি চোখের পানি অনায়াসে বের হতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের উপকৃত মুহাম্মদ ভালোবাসা তুমি আমাদেরকে দান করুন আমাদের হাসরের ময়দানে আমাদের সুপার সেট করুন